بسم الله الرحمن الرحيم قال الله تبارك وتعالى في محكم تنزيله ما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم আল্লাহ রবুল আলমিন এই আয়াতে বলছেন মা কান আলী মুমিনিন ওয়ালা মুমিনাতিন কোনো মুমিন পুরুষ কিংবা কোনো মুমিন নারীর এই অধিকার নেই যে ইদা কদল্লাহু ও রসুলহু আমরন যখন আল্লাহ এবং তার রসুল কোনো বিষয়ে সিদ্ধান্ত নেবেন সিদ্ধান্ত জানিয়ে দেবেন আইয়াকুন আলহমুল খিয়ারতমিন আমরিহিম তখন তাদের বিষয়ে তাদের এখতিয়ার হাসিল হবে এই এখতিয়ার হাসিল হওয়ার কোনো অধিকার মমিন নারী নেই মা কায়ন আলী মমিন ওয়ালা মমিনাতিন ইদা কতল্লাহু রসুল আমরন আইয়াকুন আলহমুল খিয়ারতমিন আমরিহিম আল্লাহ এবং তার রসুল যদি কোনো বিষয়ে সিদ্ধান্ত দেন তাহলে সে বিষয়ে কোনো মমিন পুরুষ কিংবা মমিন নারীর কোনো অধিকার থাকে না সিদ্ধান্ত নেওয়ার নতুন করে যেটা করব কি করব না ভিন্ন চিন্তা তো দূরের কথা ভিন্ন মত পোষণ তো দূরের কথা এটার চিন্তা করার এখতিয়ার আল্লাহ তালা দেন নেই মিন আমরিহীন যদিও বিষয়টা তাদের ব্যক্তিগত বিষয়ে হোক না কেন একজন মমিন বা একজন মমিনা যে নিজেকে মনে করে আমি যদি নিজেকে মমিন মনে করি কোনো বোন যদি নিজেকে মমিনা মনে করে তাহলে তার এটা জেনে রাখা দরকার যে যেহেতু সে নিজেকে মমিন দাবি করছে এই কারণে আল্লাহ এবং তার রসুল যেই বিষয়গুলোতে সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন সিদ্ধান্ত করে ফেলেছেন সে বিষয়ে নতুন চিন্তা করার বা ওই বিষয়টি পালন করব কি করব না এরকমের চিন্তা করার কোনো অবকাশ আল্লাহ তালা মমিনদেরকে দেননি হ্যাঁ একজন কাফের জন্য চিন্তা করার সুযোগ আছে সে মুসলিম হবে কিনা একজন মুনাফিকের জন্য চিন্তা করার সুযোগ আছে যে সে প্রকৃত মমিন হবে কিনা কিন্তু একজন মমিন যে নিজেকে পাক্কা ইমানদার মনে করে যে এই কথার সাক্ষ্য অন্তর থেকে দিয়েছে ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ ছাড়া অন্য কারো দাসত্ব করা যাবে না এবং মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম আল্লাহ তালার বার্তাবাহক এই কথার সাক্ষ্য যে অন্তর থেকে দিয়েছে সে আল্লাহ এবং তার রসুলকে সুপ্রিম অথরিটিটা দিয়ে ফেলেছে এখন আল্লাহ এবং তার রসুল যে বিষয়ে সিদ্ধান্ত নেবেন সে বিষয়ে সে চিন্তা করতে পারবে না যেমন আপনি কোনো কোম্পানিতে চাকরি নিলেন চাকরি গ্রহণ করলেন এখন ডিউটি করবেন কি করবেন না এই ব্যাপারে কি আপনার চিন্তা করার সুযোগ আছে চাকরি গ্রহণ করার আগে আপনার চিন্তা করা উচিত ছিল আট ঘন্টা ডিউটি আপনি করতে পারবেন কিনা এবং ডিউটি করতে গেলে আপনি কি কি সমস্যার সম্মুখীন হতে পারেন এবং কি কি বিষয়ে আপনি ফ্যাসিলিটি পেতে পারেন ওই চাকরির মাধ্যমে আপনি কি কি উপকার পেতে পারেন এবং আপনি কি কি অসুবিধার সম্মুখীন হতে পারেন এটা ভেবেচিন্তে কিন্তু আপনাকে চাকরি নিতে হবে কিন্তু আপনি যদি চাকরি নিয়ে ফেলেন এবং আপনি যদি বেতনের আশা করেন অথচ আপনি একদিনও ডিউটিতে যাচ্ছেন না তাহলে আপনাকে বেতন দেওয়া তো দূরের কথা আপনার চাকরিটাই ক্যান্সেল হয়ে যাবে হ্যাঁ বাই চান্স যদি কখনো অফিসে যেতে না পারেন আপনি যদি উপযুক্ত কারণ দর্শাতে পারেন তাহলে তারা তা মঞ্জুর করবে আর যদি উপযুক্ত কারণ দর্শাতে না পারেন তাহলে হয়তো আপনার বেতন থেকে কিছু কেটে রাখবে অথবা অন্য কোনো লঘু শাস্তি আপনাকে দেওয়া হবে কিন্তু এই কারণে কিন্তু আপনার চাকরি চলে যাবে না পক্ষান্তরে যদি আপনি চাকরি নিয়ে মোটেই কর্মস্থলে যাচ্ছেনই না কর্মস্থলে হাজিরাই দিচ্ছেন না তাহলে কি আপনার চাকরি বহাল থাকবে বলুন ঠিক তেমনিভাবে আমরা যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি তখন আমরা ঈমান ও ইসলামের চাকরি নিয়ে ফেলেছি এখন ইসলামের বিধানের উপর আমল করব কি করব না এই ব্যাপারে চিন্তা করার কোনো সুযোগ আমার নেই যেমন আল্লাহ রবুল্লা আলমিন কোরআনে বলেছেন নিশ্চয়ই নামাজ মোমিনদের উপর নির্দিষ্ট সময়ে ফরজ করা হয়েছে আল্লাহ সুবাহ তালা মোমিনদের উপর পাঁচ অক্ত নামাজ নির্ধারিত সময়ে ফরজ করেছেন মুয়াজিন আজানের মাধ্যমে শুনিয়ে দেন মাত্র সেই ঘোষণাটা আল্লাহ রবুল আলমিন রসুল্লাহ সাল্লাহ আলী আসলামের উপর যে বিধান অবতীর্ণ করেছিলেন চোদ্দশো বছর আগে এবং রসুল্লাহ সাল্লাহ সাল্লাম জামাতে সাহাবাকে নিয়ে যে বিধান বাস্তবায়ন করেছিলেন সেই বিধানটাই মুয়াজিন প্রতি পাঁচক্ত নামাজে আমাদের মানে স্মরণ করিয়ে দেন মাত্র যেমন যেন মুয়াজিনের আজানটা একটা অ্যালার্ম যেমন আমরা কোনো কাজ করব সিদ্ধান্ত নিয়ে থাকি পরে একটা মোবাইলে অ্যালার্ম দিয়ে থাকি যাতে আমাদের স্মরণ হয়ে যায় এরকম মুয়াজিনের আজানটা একটা অ্যালার্ম মাত্র এখন আজান হয়েছে আমি যদি নিজেকে মমিন মনে করি নিজেকে মমিন দাবি করি তাহলে নামাজ পড়বো কি পড়বো না এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার কোনো সুযোগ আমার নেই আমি এভাবেই বুঝবো যে আমি যেহেতু মমিন দাবি করি আমি যেহেতু ইমান এনেছি আল্লাহ এবং তার রসুলের প্রতি সুতরাং নামাজ আমাকে পড়তেই হবে ভিন্ন চিন্তা করার কোনো সুযোগই নেই আমল না করে তো দূরে কথা আল্লাহ আলম করে বলেছেন শাহরুর রহমান আল্লাহ মুসিলাফিল কোরআন যে রমজান মাসে কোরআন অবতীর্ণ হয়েছে এবং এই কোবা কোরআন অবতীর্ণ হয়েছে সুক্রিয়া স্বরূপ আল্লাহ রবুল আলমিন আমাদের জন্য রমজান মাসে রোজা রাখাকে ফরজ করেছেন আল্লাহ রবুল আলমী কোরআনে বলেছেন যেই রমজান মাসের চাঁদ দেখতে পাবে তার উপর ফরজ হলো রোজা রাখা ফালিয়া সুমহ সেজন্য এই মাসে রোজা রাখে এখন আল্লাহ রবুল আলমী সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন এখন আমি যদি চিন্তা করি যে না আমি এই মাসে রোজা রাখবো না অন্য মাসে রাখবো এটা সুযোগ আমার নেই আর যদি কেউ মুসাফির হন কিংবা অসুস্থ হন সেই ক্ষেত্রে সুযোগ এখতিয়ার আল্লাহ তারা নিজেই দিয়ে দিয়েছেন যেহেতু মুসাফিরের ক্ষেত্রে আল্লাহ তারা এখতিয়ার দিয়েছেন অসুস্থ ব্যক্তির ক্ষেত্রে আল্লাহ তারা এখতিয়ার দিয়েছেন তারা চাইলে অন্য মাসেও রাখতে পারে চাইলে রমজান মাসেও রাখতে পারে কিন্তু যারা সুস্থ স্বাভাবিক মানুষ তাদের জন্য কিন্তু এখতিয়ার নেই যে রোজা রাখবো কি রাখবো না কিংবা এই মাসে রাখবো নাকি অন্য মাসে রাখবো যেহেতু আল্লাহ তালা সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন তেমনইভাবে যার উপর জাকাত ফরাস জাকাত আমার উপর নেশা পরিমাণ মাল আমার কাছে জমা হয়েছে এক বছর অতিবাহিত হয়ে গেছে এখন আমাকে জাকাত দিয়ে দিতে হবে এখন এটা আল্লাহ এবং তার রসুলের সিদ্ধান্ত এখন আমার চিন্তা করার সুযোগ নেই যে জাকাত দিলে আমার মাল কমবে কি বাড়বে কোনো চিন্তা করার কোনো সুযোগ নেই আমাকে দিতেই হবে আমার উপর হজ ফরজ হয়েছে তো আমাকে হজ করতেই হবে এইভাবে ইমানের যতগুলো আর কান আছে যতগুলো বিধান আছে এই সবগুলোই যখনই যেটা ফরজ আল্লাহ এবং তার রসুলের সিদ্ধান্ত সেটা আমাদের অবশ্যই পালন করতে হবে হ্যাঁ বাই চান্স যদি ছুটে যায় বাই চান্স ছুটে গেলে আমরা যে ভুলগুলো হয়ে যায় যে গুণাগুলো হয়ে যায় যে ফরজ ছুটে যায় বাই চান্স ছুটে গেলে আল্লাহ তালা মাফ করে দিতে পারেন আর তাওবা করলে তো যে কোনো গুণে আল্লাহ তালা মাফ করেন শিরিক সহ যে কোনো গুণা মাফ করতে পারেন সেটা ভিন্ন কথা কিন্তু আমরা যেই সুরা আহজাবের ছত্রিশ নম্বর আয়তের যে শিক্ষা সেটা হলো যে মমিন যদি আমরা দাবি করি নিজেকে আমি যদি নিজেকে একজন পুরুষ মমিন মমিন পুরুষ মনে করি কোনো বোন যদি নিজেকে একজন মমিনা নারী মনে করে তাহলে আল্লাহ রবুল আলমিন মমিন পুরুষ এবং মমিন নারীর বৈশিষ্ট্য জানিয়ে দিয়েছেন যে মা কায়না লি ওয়ালা মুমিনাতিন ইদা কদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারা যে আল্লাহ এবং তার রসুল যখন কোনো বিশেষ সিদ্ধান্ত জানিয়ে দিবেন তখন কোনো মমিন পুরুষ কিংবা কোনো মমিন নারী চিন্তাও করতে পারবে না ভিন্ন কিছুর এই এখতিয়ার তাদেরকে দেওয়া হয়নি কেননা সে সার্বভৌমত্ব আল্লাহ তালাকে দিয়ে দিয়েছে এবং সেই সার্বভৌমত্বের বাণী রাসুল্লাহ সাল্লাহাম পৌঁছে দিয়েছেন এই জন্য আল্লাহ এবং তার রসুলের সিদ্ধান্তের বাইরে কোনো সিদ্ধান্ত মমিন পুরুষ এবং মমিন নারী নিতে পারে না হ্যাঁ এমনকি সেটা যদি মিন আম রিহিম তাদের ব্যক্তিগত বিষয়েও হয় তবুও একজন মমিন পুরুষ এবং মমিন নারী অন্য সিদ্ধান্ত বিকল্প সিদ্ধান্ত নিতে পারবে না পাঁচক নামাজের উদাহরণটা প্রথমে দিয়েছিলাম আমি পাঁচক নামাজ ফরজ পড়তেই হবে বিকল্প চিন্তা করার কোনো সুযোগ নেই বাই চান্স ছুটে গেলে ভিন্ন কথা সেটা জন্য তো অবাক করতে হবে আমাদেরকে কিন্তু ইচ্ছাকৃতভাবে ছাড়ার কোনো সুযোগ নেই পাঁচক নামাজ পড়তেই হবে এখন আপনি কোন মসজিদে পড়বেন এটা হয়তো আপনি চিন্তা করতে পারেন কোন ইমামের পিছনে পড়বেন এটা হয়তো আপনি সিদ্ধান্ত নিতে পারেন অথবা নামাজ কয়টায় পড়বেন নামাজ কি যেমন জোহরের ওয়াক্ত হয়ে গেছে একটাই পড়বেন না একটা পনেরোতে পড়বেন নাকি দেড়টায় পড়বেন এই ব্যাপারে যেহেতু আল্লাহ এবং তার রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন সুতরাং নামাজ পড়বো কি পড়বো না এই বিষয়ে চিন্তা করার সুযোগ নেই আপনি সময় অক্তের মধ্যে একটাও পড়তে পারেন একটা পনেরোতেও পড়তে পারেন দেড়টাও পড়তে পারেন এই বিষয়ে আপনার সুযোগ আছে সেহরি আপনি খাবেন সারা রাত আপনি সেরি খেতে পারেন শুভে হওয়ার আগ পর্যন্ত পাঁচ মিনিট আগে খেতে পারেন দশ মিনিট আগে খেতে পারেন পনেরো মিনিট আগে খেতে পারেন এক ঘন্টা আগে খেতে পারেন দুই ঘন্টা আগেও খেতে পারেন হ্যাঁ সব সময় খাওয়া উত্তম কিন্তু আল্লাহ তালা এখতিয়ার দিয়েছেন তো যে সকল বিষয়ে আল্লাহ এবং তার রসুল এখতিয়ার দিয়েছেন এ সকল বিষয়ে সিদ্ধান্ত নেওয়া অবৈধ এ সকল বিষয়ে সাহেকের কাছে পরামর্শ নেওয়া বৈধ এ সকল বিষয়ে সব কিছু করাই বৈধ পারস্পরিক পরামর্শের ভিত্তিতে করাটাই আরও উত্তম যেমন আল্লাহ রবুল আলম বলেছেন আমরুম সরবাইন তারা নিজেদের মধ্যে পরামর্শ করে কাজ করে তো যে সকল বিষয়ে আল্লাহ এবং তার রসুলের পক্ষ থেকে সরাসরি কোনো সিদ্ধান্ত নেই সে সকল বিষয়ে আমরা আমাদের এখতিয়ার আছে আমি নিজে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিতে পারি এবং সর্বোত্তম হলো অন্যান্য মমিন ভাইগণের সাথে তাহিদবাদী ভাইগণের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নেওয়া এটাই সর্বোত্তম সবচেয়ে বেশি আশা করি আমরা যে আয়াত শুরুতে তেলাওয়াত করেছিলাম সেটা মর্ম আপনারা উপলব্ধি করতে পেরেছেন আপনারা এ বিষয়ে তাফসিরি কিতাবগুলো দেখবেন আমি তাফসির কিতাবের উদ্ধৃতি দিয়ে যদি আলোচনা করতে যেতাম এবং এতে সারানুজুলগুলো দেখেন অনেক বিস্তারিত লম্বা চওড়া আলোচনা হয়ে যেত এজন্য আমি বিস্তারিত আলোচনা করলাম না মূল বক্তব্যটা এই আয়াতের আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করলাম আসলে কোনো প্রস্তুতি ছাড়াই আজকে লাইভে আসলাম অনেক ভাই মানে মেসেজে এবং কমেন্টে বলছিলেন যে আমাকে একটু লাইভে আসতে তারা আমাকে ভালোবাসেন আমাকে একটু দেখতে চান আমিও চিন্তা করলাম যে মুমিনদের ভালোবাসার দাবি যদি আমি পূরণ করতে পারি আমার তো সামর্থ্য আছে তো সমস্যা কি এতে যদি কিছু ভাই খুশি হয় হয়তো খুশি আমাকে দোয়া করবেন আলহামদুলিল্লাহ অনেকেই দোয়া করেছেন সবার কাছে আমি দোয়া চাই যে আল্লাহ রবুল আলমিন যেন আমাকে নিরাপত্তার সাথে রাখেন আল্লাহর কাছে আমরা শান্তি ও নিরাপত্তা চাই আমাকে শুধু আমার জন্য সকল সারা বিশ্বে মুসলমানদের জন্য নিরাপত্তা দোয়া করবেন বিশেষভাবে আমি যেন রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের শূন্য অনুযায়ী দাওয়া দিতে পারি হিকমার সাথে প্রজ্ঞার সাথে রাসুল্লাহ সাল্লাহামের শূন্য অনুযায়ী যেন আল্লাহ রব সুবাহান তালার বাণী দল মত নির্বিশেষে সকলের কাছে পৌঁছে দিতে পারি সেই তফিক যেন আল্লাহ তালা আমাকে দান করেন এই দোয়াই